আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা যারা অনলাইন আর্নিং এ রয়েছেন তারা অনেকেই রয়েছেন যারা ফ্রিতে আর্নিং করতে চান আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ফ্রি বা অনলাইন আর্নিং এ থেকে আপনি খুব সহজেই অ্যাপস বা ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং করতে পারেন যেহেতু আপনি স্টুডেন্ট অথবা আনএমপ্লয়েড অথবা এক্সট্রা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তাহলে আপনি ক্যাপসা টাইপে জবগুলো করতে পারেন অথবা আপনি যে কোনো ধরনের সাইন আপের কাজ অথবা ওয়েবসাইট ভিজিট অথবা যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করার কাজগুলো করতে পারেন আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে কেননা আমি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে খুব সহজ খুব সহজে আপনি আর্নিংগুলো করতে পারেন এবং এখানে সাইন আপ বোনাস পাচ্ছেন আপনি পাঁচশো রবি পর্যন্ত সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে অল বলে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর আপনি যদি ভিডিওসে ক্লিক করেন তাহলে এখানে স্টেপ বাই স্টেপ আপনার জন্য অসাধারণ কিছু ভিডিও সাজিয়ে দেওয়া হয়েছে যাতে করে আপনি পিটিসি সাইট সহ ফ্রি আর্নিং অনেক বেশি ভিডিও আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন সো অনুরোধ থাকবে আজকের ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আপনি এই ধারাবাহিক ভিডিওগুলো দেখলে আপনি অনায়াসে এই ওয়েবসাইটে কাজ শুরু করতে পারবেন সো ফিরছে একটু পরেই সাথে থাকুন রাইট চলে এসেছে আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রবি ফরক্লিক্স ডট কম রবি ফরক্লিক ডট কম এটি একটা ট্রাস্টেড ওয়েবসাইট সেটি আমার মুখের কথা নয় আমি যদি ট্রাস্ট পাইলটের মাধ্যমে এটির রেটিংস দেখাতে চাই তাহলে অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রবি ফরক্লিক ডট কম এর রেটিং এক্সেলেন্ট হচ্ছে প্রায় এইটি টু পার্সেন্ট এবং গ্রেট হচ্ছে টুয়েলভ পার্সেন্ট এবং এভারেজ হচ্ছে থ্রি পার্সেন্ট এবং পোর এবং ব্যাট রয়েছে খুবই কম সুতরাং আপনি কিনা রিভিউ দেখে অনায়াসে কাজ শুরু করতে পারেন আমি সবসময় যে কোনো অ্যাপস বা ওয়েবসাইটের উপর রিভিউ দেওয়ার পূর্বে তার ট্রাস্ট অর্ধি কতটুকু অথবা কতটুকু কাজ করলে আপনি বেনিফিট হবেন সেটি আপনাদেরকে জানিয়ে দিই যাতে করে আপনার টাইম কিল না হয় সো আশা করি আপনি ওয়েবসাইটের মাধ্যমে ছোট ছোট কাজগুলো করে আর্নিং জেনারেট করতে পারবেন সো প্রথমে যখন আপনি এই ইন্টারফেসে আসবেন তখন আপনি এই ফুল পেজটি দেখতে পারবেন সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ওকে ক্লিক করার সাথে সাথে আপনি ইন্টারপেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন free five hundred rupee sign up bonus পাচ্ছেন এবং ফাইভ রুপি uh, সমান কত ডলার সেটা আমি একটু পরে দেখাচ্ছি এবং এখানে কত পেমেন্ট হয়েছে এবং কারা কারা কাজ করছে এবং কত পরিমাণ মেম্বার রয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং start your online job career জুড়ে অর্থাৎ স্টেপ বাই স্টেপ সবকিছু সাজিয়ে দেওয়া রয়েছে এবং আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন নিচে তাহলে এখানে ফ্রিকোয়েন্টলি আস কোয়েশনগুলো দেখে তারপর আরো বেশি আপনার বিষয়ের যোগ্যতা বাড়াতে পারেন এবং এখানে পেমেন্ট রয়েছে বিটকয়েন রয়েছে ব্যাংক ট্রান্সফার রয়েছে পেটিএম পেপাল uh, সহ আরো টোটাল পাঁচ টোটাল ছয়টি অপশন রয়েছে ব্যাংক ব্যাংক ট্রান্সফার সহ সুতরাং আপনি এই অপশনগুলো কাজে লাগিয়ে পেমেন্টটুকু পকেটে নিয়ে আসতে পারেন সো প্রথমে যে কাজটি করবেন সেইটি হচ্ছে আমি দেখাবো যে কিভাবে আপনি five hundred sign up bonus পাবেন সরাসরি আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি full name email address password confirm password দেওয়ার পরে জাস্ট সাইন আপে ক্লিক করবেন যদি আপনি নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ওয়েবসাইটের মধ্যে ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে তার মানে সরাসরি আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিবেন তার মানে এখানে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনি অনায়াসে এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন বা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এখানে নিশ্চয়ই ইন্টারপেজের মূল পেজটি দেখতে পাবেন এবং আমি এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে সরাসরি আমাকে নেক্সট যে ইন্টারফেসটি দেখাবে সেটি হচ্ছে এখানে ফাইভ জিরো নাইন তার মানে আমি যখন অ্যাকাউন্ট করেছিলাম তখন আমার টোটাল এখানে ফাইভ হান্ড্রেড রুপি ছিল এবং দুটো কাজ করেছে দুটো কাজ এগেনস্ট আমার টোটাল নাইন রুপি অ্যাড হয়েছে আশা করি বুঝতে পেরেছেন কি কি অপশনের মাধ্যমে আমি আর্নিং বাড়াতে পারেন সেটি আমি এবার দেখাচ্ছি প্রথমে রেফারেল রেফারেল রেফারেল এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি কপি করবেন কপি করার পরে এটি শ্রিঙ্ক করবেন শ্রিঙ্ক কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি যে কোনো একটি বড় ইউআরএল কে শ্রিঙ্ক বা ছোট করার জন্য আপনি একটি ওয়েবসাইট ইউজ করতে পারেন সেই ওয়েবসাইটের নাম হচ্ছে C U double T L Y Cuttly এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ধরনের ওয়েব লিঙ্ক আপনি খুব সহজে ছোট করে বিভিন্ন ধরনের social media like Facebook Twitter Pinterest Instagram বা টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি প্রোভাইড করে বা শেয়ার করে অনায়াসে এখানে যে নির্ধারিত পরিমাণ অ্যামাউন্টটুকু দেওয়া রয়েছে সেটি আপনি নিতে পারবেন সো এটি কপি করবেন তার মানে এটি ছোটো হয়ে গেল বড় লিঙ্কটি লিঙ্কটি ছোটো করার পরে আপনি জাস্ট কপি করবেন কপি করার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেখানে আপনি শেয়ার করবেন আশা করি বুঝতে পেরেছেন সো রেফারেন্স ধরে করে আপনি ওয়ান হান্ড্রেড রুপি পাবেন এরপর আপনি এখানে ইনস্টল অ্যাপস জবস রয়েছে সেটি হলে টু হান্ড্রেড ফিফটি রুপি এরপর ক্যাপসা টাইপিংটা রয়েছে two hundred fifty rupee data entry jobs রয়েছে two hundred fifty rupee social media jobs রয়েছে টু হান্ড্রেড ফিফটি রুপি এবং রিওয়ার্ড সেন্টার uh, যখন যাবেন আপনি পুরোপুরি এখানে উইড্রোগুলো নিতে পারবেন সো এখানে টোটাল uh, পাঁচ চারটি পাঁচটি অপশন রয়েছে যে পাঁচটি অপশনকে কাজে লাগিয়ে আপনি আপনার রুপির পরিমাণটা বাড়াতে পারেন সো এখান কিভাবে কাজ করবে সেটি আমি দেখাচ্ছি শুরুতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে রেফারেল আর্ন সেটি আমি দেখালাম এরপর ইনস্টল অ্যাপস আপনি অ্যাপস ইনস্টল করে আর্নিং করতে পারবেন এবং ক্যাপসা টাইপিং জবের উপরে আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে আপনি অবশ্যই সেই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে আসলে আজকের ভিডিওটা আপনার জন্য বোঝা অনেক বেশি ইজি আসবে কেননা যারা স্টুডেন্ট অথবা আনএমপ্লয়েড রয়েছেন অথবা যারা হাউস ওয়াইফ রয়েছেন অথবা যাদের হাতে মোটামুটি সময় রয়েছে তারা যদি এক্সট্রা ইনকাম জেনারেট করতে চান আমি মনে করি লার্নিং অ্যান্ড আর্নিং টি হচ্ছে আপনার জন্য একটি অদ্বিতীয় প্ল্যাটফর্ম কেননা এখানে এমন কিছু রিসার্চেবল ভিডিও দেওয়া রয়েছে যে ভিডিওগুলো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না সুতরাং আপনি সাথে থাকুন লার্নিং অ্যান্ড আর্নিং টিউবকে সাবস্ক্রাইব করে সো এখন প্রথমে যে কাজটি করবে সেটা হচ্ছে ক্যাপচার অ্যান্ড জবসটি আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটি অত্যন্ত সহজ যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে ক্যাপচারটি উপস্থিত হবে সেই ক্যাপচারটি হচ্ছে এটি এখানে রয়েছে ডাবল ওয়াই এখানে যেভাবে যেভাবে দেওয়া রয়েছে সেভাবে আপনাকে ফিল আপ করতে হবে আস্তে আস্তে এরপর এখানে ফোরটিন সেকেন্ড পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে এবং সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে এই ক্যাপচারটি ফিল আপ করে তারপর সাবমিট করতে হবে অনায়াসে তার মানে আপনি এখান থেকে ফ্রিতে এই ক্যাপসাগুলো হরদম পেতে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আপনি এ ওয়াই দিবেন এরপরে আমি এন্টার বাটনে ক্লিক করছি এন্টার বাটনে ক্লিক করার পরে এটিতে চলে আসবে এরপরে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ক্যাপচা চলে আসবে আশা করি আপনি এই ক্যাপচাগুলো ফিল আপ করতে পারবেন অনায়াসে আশা করি এই কাজগুলো করার জন্য কোনো রকম দক্ষতা অথবা কারোর হেল্প অথবা কোন রকম এক্সপেরিয়েন্স অথবা কোনো ধরনের ইনভেস্ট করার প্রয়োজন হবে না আশা করি আপনি যে কোনো প্রান্ত থেকে বসে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজগুলো অনায়াসেই করে নিতে পারবেন সো এই কাজগুলো করার জন্য আপনাকে আমি অনুরোধ জানাবো দিন শেষে কিন্তু লাভাকারী হবে সো আমি এন্টার প্রেস করছি একটু শব্দ হয়ে গেল এবার আমি আমার টোটাল পেমেন্ট টোকো চেক করে দেখবো টোটাল কত হয়েছে আমি যদি একটু ড্যাশবোর্ডে চলে যাই ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে ড্যাশবোর্ডে যে আর টোটাল আগে ছিল ফাইভ হান্ড্রেড নাইন এখন হয়েছে আরো total seven rupee total five hundred sixteen rupee যোগ হয়েছে এবার চলে আসি ফাইভ রুপি সমান ইউএসডিতে কত হয় সেটি আমি দেখাচ্ছি আমি সরাসরি গুগলে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে ফাইভ রুপি সমান টোটাল এখানে সিক্স তার মানে প্রায় সাত ইউএসডি এর মতো জমা হয়ে গিয়েছে আশা করি আপনি বুঝতে পেরেছেন সাইন আপ বোনাস হিসেবে আপনি যেখানে ফাইভ রুপি পাচ্ছেন সেটি অনায়াসে আপনার এখানে দেখতে পাচ্ছেন তার মানে প্রায় আমি সাত ডলার ধরে নিলাম এভাবে ছোট ছোট কাজগুলো করে আপনি আপনার আর্নিংটুকু বাড়াতে পারেন সো আমি ধরে নিচ্ছি যে আপনি এখানে কাজ করেন মনে স্থির করেছেন স্টেপ বাই স্টেপ আপনি ক্যাপসা এন্ট্রি যাও ডাটা এন্ট্রি যাও সোশ্যাল মিডিয়া জবস গুলো অনায়াসে এখানে করতে পারবেন এবার চলে আসি পেমেন্ট গুলো কিভাবে নেবেন পেমেন্ট নেওয়ার আগে আপনাকে অবশ্যই মাই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন এরপর কান্ট্রি সিলেক্ট করে দিবেন এখান থেকে বাংলাদেশ রয়েছে পৃথিবীর অনেক কান্ট্রি গুলো এখানে রয়েছে যদি বাংলাদেশ হন বাংলাদেশি হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর স্টেট আপনার রিয়েল যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি এখানে সেভ ডিটেলসে ক্লিক করবেন তখন সেটি অ্যাড হয়ে যাবে তো এখন কিভাবে পেমেন্টটি নেবেন সেটি আমি দেখাচ্ছি পেমেন্ট সেন্টারের মধ্যে যাওয়ার পরে আপনি সরাসরি বেশ কয়েকটি অপশন পাবেন পেমেন্ট নেওয়ার জন্য সো পেমেন্ট মেথড যেটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন গুগল পে রয়েছে পেটিএম রয়েছে ফোন পে রয়েছে এরপর ব্যাংক ট্রান্সফার রয়েছে শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য এরপর পেপল রয়েছে বিটকয়েন রয়েছে যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে আমি সাজেস্ট করব বিটকয়েনটা ইউজ করার জন্য কারণ আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি কিভাবে বিটকয়েনের মাধ্যমে আপনি আপনার পেমেন্টগুলো বিকাশ রকেট অথবা নগদের নগদের মাধ্যমে পকেটে নিয়ে আসতে পারবেন এরপর আপনি ফুল নেমটি দিবেন এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট ডিটেলসটি আপনি এখানে দিবেন আপনি যদি ব্যাংক ডিটেলস এর মাধ্যমে নিতে চান সেটি দিবেন অথবা পেপ্যাল অথবা আপনি জিপে নাম্বারটি এখানে দিবেন তার মানে এখানে যে পেপ্যাল যে পেমেন্টটুকু আপনি ইউজ করবেন তার মানে যে পেমেন্ট মেথড ইউজ করবেন সেটি দিবেন যদি বিটকয়েন ইউজ করেন তাহলে বিটকয়েনের অ্যাড্রেসটি এখানে দিবেন বিটকয়েনের অ্যাড্রেসটি দেওয়ার জন্য আপনি সরাসরি আমার যে প্রিভিয়াস ভিডিও রয়েছে সেই প্রিভিয়াস ভিডিওতে গেলে অবশ্যই দেখে আসবেন যে কিভাবে আসলে বিটকয়েনের অ্যাড্রেসটি দিতে হয় সো আশা করি সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপর আপনি যে কাজটি করবেন তারপর আপনি এখানে রিকোয়েস্ট পেআউটে ক্লিক করবেন রিকোয়েস্ট পেআউটে ক্লিক করার পরে সরাসরি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে প্রথম পেমেন্টটি আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর এখানে একটি verified users will receive normal payment within seventy two hours normal যারা প্রথমে যদি আপনি পেমেন্ট নেন তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্স লাগে না আপনি চব্বিশ ঘন্টা ধরে নিতে পারেন এর মধ্যে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন এবং সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আশা করি বুঝতে পেরেছেন সো এই হচ্ছে মোটামুটি পেমেন্ট মেথড আশা করি আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না অনেকে কিন্তু বোরিং ফিল করেন যে ভিডিও বড় হলে বা দেখতে চান না কেটে গেলে তাদের উদ্দেশ্যে বলছি যদি আপনি সত্যি অনলাইন আর্নিং এ আসতে চান বা আর্নিং করতে চান বা আর্নিং করা আপনার